আজ তোমায় শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখে ভাষাতে তোমার ওই হাসিতে ও তোমার সাথে পথ হারাতে করবে না আজকেও মানা কাছে আজ আসাতে

Thank you.